pakai baju goreng kontak cas minum badan pi ಹಾಡ್ಗಾಲನೆ ತಿನಿಸಗಿನಾಗಿ ಎದ್ದು ಬಾಜಿ ಮುಲಾಚೆ ಅರಿ ಬಾಯಿಗಳು ಬೆದರಿ ಪಿಯಾದಿನಿ ಸಾಚೆ বাজি ডাল আর মুলা ডাল দে উন্ডানে তবে বাজি ডাল উন্ডানে মুলা ডাল মুনিছি মুলা ডাল মখ বেজরি দে উন্ডানে বেজরি জোরে ফাড়া দিলস নি আজি ডালে ওয়েট কেনতারে গাজর আর দে উন্ডানে গাজর আর ওর জায়গায় কসর আলে না না এন্টার নয় আজি ডালে ওয়েট কেনতারে গাজর উন্ডা শাক ডাল ডাউনে रो बाकी चिरला डबू दिली नाही तो काय রব এটা আমার সময় এলে দে আমাকে ডাকো কেনে is Lord গালা মাইজি যাবো না দিতে এনে গালা কি কেনে গালা যাই দেখবি ಕಾಯ್ತಾ ಇಲ್ಲ ಒಬ್ಬಣ್ಗ তুই ফালা এলুস নি গোটা ফাসলা বলে মাই জিও ডাবু না দেই টুটি গেলা আর কোন মাইজি কেউ ডাবু না দেই টুটি গেলা তোকে মই না জানি ও সে মাইজি কোন তে চাল মোট ডাবু না কেন উঠে গেলস নি कोई डाबूर खेत बे मैं बोले खरी खेती बोला जाने मोखे खेती बोलाओ ಕಾಜಾರೆ ಎಡ ಊರ್ ಸಗಡಲ್ಗೆಲ್ಲ ಚೇಂಜ್ ನೋದೈತೆ ಚೂಟಿ ಕೊಲೈತೆ ಇರ್ಲುಸ್